إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ومن يظلمه فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده Gracias. مجيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا وكذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الهيكة وقوم تبع كلهم وكذب الرسل فحق وعيدا أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن طراب منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا الآية سورة النساء سورة نمبر 4 پر نمبر 5 آيات نمبر 29 32 عن جند عبد الله عن النبي صلى الله عليه وسلم قال فقتل نفسا فقال الله تبارك وتعالى بغرني عبدي بنفسه حرمت عليه الجنة رواه البخاري খণ্ড নম্বর এক এবং পৃষ্ঠা নম্বর একশো আশি শ্রদ্ধীয় এই জুমা মসজিদের মুসল্লিগণ এবং উপরের পর্দানসীন পর্দার আলের মা ও ভগ্নীগণরা প্রশংসা মাত্র সেই মহান পাক অরব্বুল ইসলাতের জন্য যে মহান পাক অরব্বুল ইসলাত আমাদেরকে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন তাই আমরা তিনার প্রশংসা যুগ যুগ যুগ যুগ ধরে লিখে লিখে শেষ করতে পারবো না তবুও একটি বাক্যের দ্বারা তেনার প্রশংসা করে থাকি সেই বাক্যটির নাম হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সকলেই আলহামদুলিল্লাহ বলে নেব তারপরে পরে ধর্মের গুরু সবের সেরা আদে নন্দর রহমাতুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সব সমস্ত শান্তি ধারা বিবর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা صلي علي اللهم بارك علي اللهم صلي علي اللهم بارك علي আজকের দিনে যে আলোচনা করব বলে ভেবেছি সে আলোচনার বিষয় হচ্ছে কতলুল আনফুস শব্দটি বুঝতে পারলেন না কতলুল আনফুস এর বাংলা অর্থ হচ্ছে আত্মহত্যা ইংরেজি যেটা বলা হয় সোসাইটি উর্দুতে বলা হয় ফুদকাশি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ তার আগে একটু কথা বলে নিই আমি যে বিষয়টি বললাম প্রথমত বললাম যে কতলুল আনফুস আপনারা বুঝতে পারলেন না আসলে বক্তব্য বিষয় বক্তব্য যে আলোচনা হবে সে আলোচনা নিজ নিজ ভাষা অনুযায়ী হতে হবে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা বলা হয় বাংলাদেশ বাংলাদেশে এই নিয়ে চরম চরম তুফান লেগেছিল যে বা আরবিতেই হতে হবে বাংলাতে বা চলবে না আমাদের বাংলাদেশের কিছু আলিম ওলামা যারা আহলুল হাদিস যারা সালাফি মানহাজের সে সমস্ত আলেমেরা এই বিরোধিতা করেছিল এটা কি করে হতে পারে যে আমরা আবৃত্তি বক্তব্য রাখবো বাংলাতে মানুষদেরকে বোঝাবো না তাহলে মানুষ বুঝবে কি করে হাদিস ও কোরআনের কথাগুলো তারা অনেক ঝামেলা ঝঞ্ঝট করে পরাজিত হয়েছে পারেনি কিছু ওলামা এখনো চালিয়ে যাচ্ছে কিন্তু এখন বর্তমান যেটা শোনা যাচ্ছে যে বিভিন্ন হানাফি যে মসজিদ সে মসজিদ গুলোতে কিন্তু বক্তব্য চলছে বাংলাতে কিন্তু তারা বিরোধিতা করেছিল প্রথমত যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে বক্তব্য দিয়েছে আমাদেরকেও আরবিতেই বক্তব্য দিতে হবে কিন্তু তাদের তাদের ধারণা ভ্রান্ত তাদের ধারণা ভুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন নিজের মাতৃভাষায় অর্থাৎ হাদিস এবং কোরআন পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই কোরআনকে রেখে বক্তব্য দিতেন এবং যে হাদিস যেটা ওহি গায়র মাতলু সে হাদিসকে সম্মুখ রেখে আল্লাহ বক্তব্য দিতেন সেই হাদিসগুলো আরবিতে বঙ্গানুবাদ করতেন আরবিতে ট্রান্সলেট করতেন এবং মানুষদেরকে বোঝাতেন কিন্তু এই হতভাগা বাংলাদেশের কিছু ওলামা বাংলাদেশের কিছু আলেম তারা বলে সহি মানহাজের সালাফি বিদ্যার যে সমস্ত আলেম ওলামা তাদেরকে দোষারোপ করেছিল যাই হোক না কেন বন্ধু বাবা জীবন আমার বলার উদ্দেশ্য একটাই যে প্রথমত আমি যে বিষয়টি বললাম কতলুল আনফুস আমরা প্রথমত বুঝতে পারিনি যদি আরবিতেই বক্তব্য হয় তাহলে আপনাদেরকে বোঝাবো কি করে তাদের মাথায় কি পোকা কি যে ঢুকে যে কাজে আল্লাহ আলাম যাই হোক না কেন তাহলে আজকের বিষয় যেটা হবে কবদুল আঙ্কুশ অর্থাৎ আত্মহত্যা সুসাইড আজ বর্তমান সমাজে এত বেশি কেন আত্মহত্যা হচ্ছে কারণগুলো কি কি কারণে মানুষ আত্মহত্যা করছে কি কারণে মানুষ সুসাইড করছে কি কারণে মানুষ খুদকশি করছে কারণগুলো একটু তুলে ধরি নাম্বার ওয়ান সমাজে যে সমস্ত এলাকায় বেশি বেশি দেখা যাচ্ছে এর এক নম্বর কারণ হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা এক নম্বর কারণ হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা একজন যুবক একজন নারীকে প্রেম করেছে ভালোবাসা করেছে একজন নারী একজন পুরুষকে একজন বাবুকে ভালোবাসা প্রেম প্রীতি করেছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো কিভাবে যে মেয়েকে ভালোবাসছে সেই যুবককে যুবক ভালোবাসছে সেই যুবতীকে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা করে তাদের বিবাহ করতে ইচ্ছুক কিন্তু পিতা মাতা মেনে নিচ্ছে না যে না ওই রকম হতভাগা ওই রকম পাগল ছেলের সাথে তোমার বিবাহ দিব না এরকমই মেয়ের পিতা যেমন বলছে অনুরূপ ছেলের পিতাও সেরকম মেয়ের পিতাকে দোষারোপ করছে মেয়েকে দোষারোপ করছে না সে মেয়ে অযোগ্য তার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে না এইরকম ভাবে যখন এইভাবে তাদের বিবাহ দেওয়া হয় না তখন করে কি সেই কন্যা সেই মেয়ে সুসাইড করে সে মেয়ে আত্মহত্যা করে আত্মহত্যা কিভাবে করে কোন ট্রেনের তলে গিয়ে গলা দিয়ে দিয়ে সে মৃত্যুবরণ করে যখন এই যুবক জানতে পারে আমার সেই প্রেমিকা আমার সেই ময়াময় আমার সেই ভালোবাসা মৃত্যুবরণ করেছে সুসাইড করেছে আত্মহত্যা করেছে তখন এই যুবক বলেছে আহ এটা কি করে সহ্য করা যায় আমি যে মেয়েকে চার বছর পাঁচ বছর ধরে প্রেম প্রীতি ভালোবাসা করেছি সেই মেয়ে আজ আত্মহত্যা করলো আমি আর পৃথিবীর বুকে টিকে থাকতে চাই না আর আমি আর পৃথিবীর বুকে বেঁচে থাকতে চাই না আমিও মৃত্যু বরণ করব সেও গিয়ে হয় ট্রেনের তলে না হয় বাসের তলে না হয় পাহাড় থেকে না হয় বিষ খেয়ে আত্মহত্যা করছে এইভাবে মানুষ সুসাইড করছে আত্মহত্যা করছে শুধু এটা এক নম্বর কারণ আর একটি কারণে এই সমাজে বেশি বেশি সুসাইড হচ্ছে এই সমাজে বেশি বেশি ফকরুল আনফুস হচ্ছে সেটা হচ্ছে কি মানুষ ঋণগ্রস্ত আর ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে তার কারণ মানুষ হারাম পন্থায় ব্যবসা করছে মানুষ হারাম পন্থায় ব্যবসা করছে আর এই ব্যবসা করতে গিয়ে তারা ঋণগ্রস্ত হচ্ছে আর ঋণগ্রস্ত হয়ে সে ঋণ পরিশোধ করতে না পারায় সে আত্মহত্যা করছে ঋণ পরিশোধ করতে না পারায় সে আত্মহত্যা করছে বড় দেখুন কিছুদিন পূর্বে কয়েক বছর পূর্বে কতই না মানুষ মৃত্যুবরণ করলো কেন কেন তারা এলআইসি করেছিল বিভিন্ন রকমের যে ব্যবসা বুঝেছে এই ব্যবসা করেছিল মানুষদেরকে বলছে আমাকে তুমি দশ হাজার টাকা দাও তোমাকে এক বছর পরে বিশ হাজার টাকা দিব আমাকে তুমি এক লাখ টাকা দাও এক বছর পরে তোমাকে দুই লক্ষ টাকা দিব এইরকম মানুষকে অশ্বাসা দিয়ে এইরকমই কুমন্ত্রণ দিয়ে টাকা নিয়ে তারা জমা করে জমা দিয়েছিল কোথায় তাদের কোম্পানিতে বেচারা ওই সমস্ত মানুষ যারা টাকা নিয়েছিল তারা সব মনে টাকা নিয়েছিল সেই কোম্পানিকে টাকা দিয়েছিল কোম্পানিকে টাকা দিয়ে কোম্পানি টাকা খেয়েছে এদিকে বেচারা যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদেরকে দিতে না পারাই সে সুসাইড করছে হয়নি ভাই কয়েক বছর আগে হয়নি বিভিন্ন মানুষ এই রকম ভাবে বিভিন্ন এলাকায় সুসাইড করে মৃত্যুবরণ করেছে এই কারণগুলোতে মানুষ সুসাইড করছে আত্মহত্যা করছে আরো কিছু কারণ রয়েছে যেমন যেমন হতে পারে মেয়ে বড় হয়েছে মেয়ে বড় হয়েছে মেয়ের বিবাহ দিতে পারছে না বাপ বেচারা গরিব মানুষ বাপ বেচারা গরিব মানুষ বিবাহ দিতে পারছে না আর বিবাহ দিতে না পারার কারণে সে সুসাইড করছে কেমন তারা এমন জায়গায় মেয়ের বিবাহ দিতে যাচ্ছে বা বিবাহ মেয়ের বিবাহ হচ্ছে না ঋণগ্রস্ত বা বোন চাচ্ছে যে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা না হয় একটি টাটা না হয় একটি মারুতি গাড়ি দিতে হবে না হলে আমি বিবাহ করব না কিংবা গরিব শ্রেণীর যে সমস্ত মানুষ তারা এরকমের দাবি করছে গরিব শ্রেণীর মানুষদের উপরে এরকমের দাবি করছে তখন তারা আর সহ্য করতে না পেরে তারা সুসাইড করছে এই এরকম ভাবে এই কারণ করতে মানুষ সুসাইড করছে কিন্তু মানুষ বোঝে না সুসাইড করা আত্মহত্যার করার কি পরিণাম মানুষ জানে না মানুষ বোঝে না এই যে কি পরিণাম পবিত্র কোরআন সূরাতুন নিসা সূরা নাম্বার 4 পারা নাম্বার 5 আয়াত নাম্বার 29 ও 30 30 এর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে বলছেন তোমরা পরস্পরে একে অপরের সম্পদ ভক্ষণ করো না একে অপরের সম্পদ পরস্পরের সম্পদ ভক্ষণ করো না মাল ভক্ষণ করো না লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল অন্যায় ভাবে এই জিনিসটা কিন্তু সমাজে খুব বেশি একে অপরের মাল সম্পদ ভক্ষণ করাতে মানুষ খুব পটু মানুষ এতে খুব মানে খুব পটু এতে খুব মানে বাড়িয়ে যাকে বলা হয় বলে তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ভাবে কোনো মানুষের মাল ভক্ষণ করে খেয়ে না ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম আর ব্যবসায় পরস্পরের পরস্পরের মধ্যে হ্যাঁ তোমরা কি মানে সন্তোষের মধ্যে ব্যবসা করো পরস্পরের মধ্যে কিন্তু যদি আমরা একে অপরে পরস্পরের মধ্যে সন্তোষের মধ্যে যদি আমরা ব্যবসা করে থাকি রাজি খুশির মধ্যে যদি আমরা ব্যবসা করে থাকি তাহলে আমাদের মধ্যে কোনো সন্তোষ হবে না আর প্রকৃতর কোরআন এই কথাই বলছেন ইল্লা আইয়াকুনা ইল্লা মুতাকুনা তারাদিন মিনকুম তোমরা ব্যবসায়ী পরস্পরের মধ্যে সন্তোষের মাধ্যমে ব্যবসা করাটা আবশ্যিক তারপরে পরবর্তী আয়াতে বলা হচ্ছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়ালা তাকতুলু আনফুসাকুম তোমরা নিজেকে নিজেই হত্যার মধ্যে ফেলে দিও না ওয়ালা নিজেকে নিজেই হত্যা করে দিও না ولا تقتلوا انفسكم ان الله كان بكم নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়াশীল বড় দয়ালু তার পরবর্তী আয়াতে বলা হচ্ছে ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা এবং ওই সমস্ত ব্যক্তিদের কথা বলা হচ্ছে যে যারা নিজেকে নিজেই আত্মহত্যা করছে মেরে দিচ্ছে তাদের পরিণাম বুঝে না প্রকৃতি ভালোবাসার কারণে নিজের জানকে শেষ করে দিচ্ছে ঋণগ্রস্ত হয়েছে বলে নিজের জানকে শেষ করে দিচ্ছে তাদের কথা বলা হচ্ছে ওয়ামাইয়া ফাআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান তোমরা কখনোই এটা করো না কিভাবে বাড়াবাড়ি করে রুদওয়ানা বাড়াবাড়ি করে দুলমান অত্যাচার করে ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا তোমরা অবশ্যই জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে তোমরা প্রবেশ করবে যদি এমনটাই করে থাকো কেন একটু মহিলের জন্য একটু ভালোবাসার জন্য যদি নিজেকে নিজেই মেরে দেওয়া হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুন নিসার মধ্যে সূরা নাম্বার 4 পারা নাম্বার 5 আয়াত নাম্বার 29 এর মধ্যে ঘোষণা দিলেন 29 এবং 30 এর মধ্যে ঘোষণা দিলেন তোমরা যদি তোমাদের আত্মাকে নিজে নিজে মেরে দাও তাহলে তোমাদের স্থান হচ্ছে জাহান্নাম দ্বিতীয় খুতবা ইনশাআল্লাহ পরবর্তী কয়েকটি হাদিস আপনাদের শ্রবণ করাবো যে আরো কিছু সাজা রয়েছে কিনা বা কি সিস্টেমে মানে আত্মহত্যা করলে কি সাজা রয়েছে দ্বিতীয় খুতবায় আলোচনা হবে ইনশাআল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن جند بن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم كان برجل به جراه فقتل نفسه فقال الله تبارك وتعالى تدرني عبدي بنفسي حرم الله عليه الجنة رواه البخاري খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর একশো বিরাশি হাদিসের মধ্যে বলা হলো জুন্দিক রাদিয়াল্লাহু জুন্দিক বিন আব্দুল্লাহ তাআলা বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা বি জুরাউন যে ব্যক্তি পূর্বজের একজন ব্যক্তির কথা আল্লাহ রসুল বলছেন যে একজন ব্যক্তি তার কোনো জায়গা জখম হয়েছিল তার কোনো জায়গা কেটে গিয়েছিল আর কেটে যাওয়ার কারণে তার কষ্ট সহ্য করতে পারছিল না সে তার কষ্ট সহ্য করতে পারছিল না জখম হয়ে যাওয়ার কারণে সে বলেছিল কি ফাকাদালা নাফসা সে সুসাইড করেছিল সে আত্মহত্যা করেছিল কেন তার কোনো জায়গা ক্ষত হয়েছিল তার কোনো জায়গা কেটে গিয়েছিল বিষ করতে পারেনি আর সহ্য করতে না পারার কারণে সে নিজেকে নিজে মেরে দিয়েছিল অর্থাৎ আত্মহত্যা করেছিল সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখুন ফাকাল আল্লাহু তাবারাকা তাআলা বাদারানি আবদি বিনফসি আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা আমার বান্দা তার নির্ধারিত সময় রেখা রাখা ছিল নির্ধারিত সময় ব্যতীত সে দ্রুত দ্রুত সে নিজেকে বলল কি আত্মহত্যা করে দিল হারাম তো আলাইহিল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হারামতু আমি হারাম করে দিলাম আলাইহি তার উপরে জান্নাত হাদিস কি বোঝালেন যদি কোন ব্যক্তি তার অসুস্থতার কারণে তার ক্যান্সার হয়েছে কিংবা তার বিভিন্ন রকমের সুগার হয়েছে হাই প্রেসার রয়েছে কোনো জায়গায় কেটে ফেটে গেছে এই কারণে সে যদি কষ্ট সহ্য করতে না পারে সেই কারণে সে যদি নিজেকে আত্মহত্যা করে দেয় তাহলে তার জন্য জান্নাত হারাম সে জান্নাত পাবে না এটা কার কথা আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এই কথা বলছেন কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমাদের কোনো অসুখের কারণে খুবই অসুখ বেড়ে যায় আর অসুখ বেড়ে যাওয়ার কারণে আর সহ্য করতে পারছি না বলে সুসাইড করব তাহলে কিন্তু আপনি জেনেন আপনার জন্য জান্নাত হারাম আমাদের এলাকায় একজন ব্যক্তি হয়েছে এরকম ঘটনা সে তার বিভিন্ন রকমের অসুখ হয়ে গেছিল পেটের মধ্যে আর সহ্য করতে পারছিল না বলে সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে কি আর বলা যাবে বন্ধু বাবা জীবন আমার পরবর্তী আরো একটি হাদিস عن ثابت بن الضحاك رضي الله تعالى عنه ثابت بن الضحاك رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বাবালা মান ক্বাবালা নাফসাহু বিহাদিদা যে ব্যক্তি কোন লৌহ অস্ত্র দ্বারা যে ব্যক্তি কোন লৌহ অস্ত্র দ্বারা পেটে ঢুকিয়ে মৃত্যুবরণ করবে কেবল হচ্ছে যে ব্যক্তি কোনো লৌহ বস্ত্র দ্বারা সেটা চাকু হোক সেটা বল্লাম হোক সেটা ছুরি হোক যাই হোক না কেন কোন লৌহ বস্ত্র দ্বারা যদি পেটে ঢুকিয়ে সে আত্মহত্যা করে সুসাইড করে তার কথা আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন উযিবা বিহি তাকে সেই অস্ত্র দ্বারা সেই অস্ত্র অর্থাৎ যে চাকু দিয়ে পেট ফোটা করেছে কিংবা যে বল্লাম দিয়ে পেট ফোটা করেছে সেই বল্লাম দ্বারা জাহান নামের মধ্যে তাকে সাজা দেওয়া হবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বলবেন তুমি যে বললাম দ্বারা নিজেকে আত্মহত্যা করেছিলে সে বললাম তুমি ঢুকাতে থাকো আর মরে যাও আবার চিন্তা হও আবার ঢুকাতে থাকো আবার মরে যাও এই রকমই করা হবে কাদের জন্য এটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে সমস্ত মানুষ একজন ব্যক্তিকে কেন্দ্র করে সুসাইড করেছিল প্রেম প্রীতি ভালোবাসা করার জন্য সুসাইড করেছিল সেই তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযী ইয়াখনুকু নাফসাহ ইয়াখনুকুহা ফিন্নার কোন ব্যক্তি যদি গলার ফাঁস লাগিয়ে কোন ব্যক্তি যদি ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করে এখন না ব্যক্তি যদি গলায় রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করে শ্বাস রোধ করে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাযী ইয়াকুনুহা সে জাহান্নামের মধ্যে ওই রূপী করতে থাকবে কোন রূপ যে রূপ সে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করেছিল শ্বাসরোধ করে মৃত্যুবরণ করেছিল ওর রূপসে জাহান নামের মধ্যে এই রূপটি সহি বুখারি খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 183 83 খুঁজলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন হাদিসগুলো আমি হাদিস নাম্বার বলছি না এখানে বলা হচ্ছে যে আল্লাযী ইয়াতউনহা দুই রকম ভাবে বাপ্তি আছে ইয়াতউন যে ব্যক্তি তার পেটে ছুরি ঢুকিয়ে বল্লম ঢুকিয়ে মৃত্যুবরণ করবে সেই ওই দিন ওই অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত সে ওই করতে থাকবে আবার একটি হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ عن ابي هريره رضي الله تعالى عن ابو هريره رضي الله تعالى عنه হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাওয়াদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহ মান তাওয়াদ্দা মিন জাবাল যে ব্যক্তি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করবে যে ব্যক্তি পাহাড় থেকে ঝাঁপ দিবে ফাকাতালা নাফসা এবং সে নিজেই মৃত্যুবরণ করবে তাদের কথা বলা হচ্ছে ফাহুয়া ফি নারি জাহান্নাম ইয়াতারাদ্দা বিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা ওই ব্যক্তি যেই ব্যক্তি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে জাহান্নামের মধ্যে সেই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়বে আর সে আবার মরে যাবে আবার জীবিত হবে আবার সেই জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়বে এই রূপ খালিদান মুখাল্লাদান ফিহা তার চিরন্তন স্থান হবে সেটাই অর্থাৎ জাহান্নাম কাদের কথা বলা হচ্ছে যারা দুনিয়ার বুকে একটু সামান্য পিতা পিতা বলেছিল বাবু কোরআন মাজিদ পড়তে যাও মসজিদে পিতা বলেছিল বাবু কোরআন মাজিদ পড়তে যাও মসজিদে স্কুলে আরবি পড়তে যাও বালক বলেছিল আব্বু আমি পড়তে যাব না পিতা বকেছিল আরবি পড়তে হয় বাবা যেতে হয় যাও বালক সুরিনি বালক পিতার কথায় দুঃখ প্রকাশ করে ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করেছিল সেই ব্যক্তির অবস্থা হবে সেটাই যে আমাদের দিন তার ওই রকমই অবস্থা হতে থাকবে সেই পাহাড় থেকে হোক ছাদ থেকে হোক ঝাঁপ দিয়ে পড়বে আর আগুনের মধ্যে হাবলু উঠে মৃত্যুবরণ করবে আবার সে ওই রকমই করতে থাকবে কেয়ামত অব্দি এরকমই করবে আর একটু শেষ অংশ হাদিসের এখানে বলা হচ্ছে আল্লাযী তাহাসসা মান তাহাসসা সুম্মান ফাসুম্মুহু মান তাহাসসা সুম্মান যে ব্যক্তি বিষ পান করে মৃত্যুবরণ করবে করে না অনেক মা ও ভাই বোন করে না বিষ পান করে মৃত্যুবরণ একটু স্বামীতে বকেছে সে বেপরদা হয়ে চলেছে স্বামীর কথা জরুরি স্বামী বকেছে বকার কারণে সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে ওই মহিলাদের কথা বলছি যে সমস্ত মহিলা স্বামীর বেপরোয়া হয়ে চলছেন স্বামী বলছেন তুমি ঘরের মধ্যে থাকো আর আপনি করছেন কি স্বামীর কথা বেবাইরে চলছেন অর্থাৎ স্বামীর কথা মতো চলছেন না আর স্বামী বকেছে বলে আপনি বিষ খেয়ে হসপিটালে গেছেন ওই সমস্ত মহিলাদের বলছি আপনারা কান খারাপ করে শ্রবণ করুন যে যদি স্বামী বকে তাহলে আপনারা এরকমের বাজে কাজ করতে যায় না যদি করেলেন তাহলে আপনার দুনিয়া তো আপনি ধ্বংস এবং পরকালেও আপনি ধ্বংস তাই আমার উপরের পরচার আড়ালের মা ও বোনদেরকে বলছি এবং সম্মুখে বসে থাকা তিনি ভাই সকলদেরকেও বলছি আপনারা একটু এই থেকে এই যে ভয়াবহ পরিণাম এই পরিণাম থেকে বাঁচার চেষ্টা করুন অবশ্যই বাঁচার চেষ্টা করুন তাহলে আমরা আর সামনের দিকে এগাতে যাচ্ছি না সময় যেহেতু পাঁচ মিনিট আপনাদের কাছ থেকে কেড়ে নিয়েছি আমি আমার বক্তব্য এখানে ইতি করতে চলেছি তার আগে বলি হে অল্লাহ সকল দিনী ভাই আমরা আমরা যেন সঠিক হাদিস ও কোরআন মেনে চলতে পারি সকলে বলুন আমিন হে আল্লাহ আমাদের এই রকমই শয়তানি কুমন্ত্রণা থেকে অর্থাৎ শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক ইনায়েত করুন সকলে বলুন আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك